সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে পুতিন কাকুর ফ্যান ফলোয়ারদের জন্য আরও একটা বিশেষ সুসংবাদ মাঠে যুদ্ধ করছে পুতিন কিন্তু অদৃশ্য একটা যোদ্ধাবাহিনী আছে পুতিনের যেটার নাম সকলে জানেন ওয়াকনার গ্রুপ এরা নামে আছে এদের সংগঠনের অফিস জানা আছে বাট এরা কখন কোথায় কীভাবে যুদ্ধ করে সেই সম্পর্কে তথ্য নেই এমনকি ওয়াগনার গ্রুপের এতটাই দৌরাত্ম যে ইউক্রেন সেনাবাহিনীর ভেতরেও ওয়াগনার গ্রুপের সদস্যরা ইউক্রেনের সেনা হয়ে কাজ করছে আর এর কারণেই ইউক্রেনের বিভিন্ন যুদ্ধ প্ল্যান ফাঁস হয়ে যাচ্ছে আপনারা অনেকে জানেন তদ্রুপ রাশিয়ার ভেতরেও কিন্তু পশ্চিমাদের এরকম গোয়েন্দা আছে তো দুই দেশই এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট মানে কি বলা যে কঠিন একটা সিচুয়েশন ফেস করছে তবে এইবারের চালটা ছিল ওয়াগনার গ্রুপের পক্ষে দর্শক গত পরশুদিন পূর্ব ইউরোপের দেশ এই মুহূর্তে ইউক্রেনকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে এই যুদ্ধের পরে যারা পোল্যান্ড পোল্যান্ডের যিনি পুলিশ প্রধান আছেন জারেসলো সিমশেক সেইখানে এক কঠিন চিকন খেলা খেলছে পুতিন কাকুর সেনারা যদিও এটা নিয়ে ইউক্রেন এখন একটা বাটে ভরে গেছে কারণ এটার জবাবদিহিতা তাদেরকে দিতে হবে দুই সপ্তাহ আগে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়েছিল পুলিশ চিফ মানে এই পোল্যান্ডের পুলিশ যিনি প্রধান তিনি গিয়েছিলেন সফর শেষে যখন তিনি পোল্যান্ডে ফিরে আসেন তখন তাকে কিছু উপহার দেন ইউক্রেনের কর্মকর্তারা জানা গেছে ইউক্রেনের দেওয়া একটি উপহার বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন এই পুলিশের প্রধান স্থানীয় সময় কি বলা হয়েছে বৃহস্পতিবার পনেরোই ডিসেম্বর এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনে তারা প্রকাশ করেছে এখন উপহার বিস্ফোরিত হবার খবরটা তখনই আসলো যখন ইউরোপের বিভিন্ন দেশে যেখানে ইউক্রেনের অ্যাম্বাসিগুলো আছে সেইখানে অদ্ভুত এবং রহস্যময় একটা পার্সেলের বক্স পাওয়া যাচ্ছিল খুললেই জীবজন্তুর চোখ রক্তমাখা অবস্থায় থাকে পাশাপাশি আপনার বুলেট টুলেট দিয়া চিঠি যাচ্ছে অ্যাম্বাসিগুলোতে এরপর ইনভেস্টিগেশনের এক পার্টে দেখা গেছে জার্মানি থেকে সেই কাহিনী হয়েছে তার মানে পুতিনের গ্রুপটা কোথায় কোথায় কিভাবে কাজ করতেছে দেখেন তো এইখানেও যে এই ঘটনাটা উপহার বিস্ফোরিত হয়ে পুলিশ প্রধানের আহত হওয়ার ব্যাপারে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ঘটনার দিন সকাল সাতটা পঞ্চাশ মিনিটে পুলিশ প্রধানের অফিসের পাশের কক্ষে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ভাগ্য ভালো পুলিশ প্রধান উইরা যায় নাই যে বাক্সগুলো ইউক্রেন থেকে আসছে তিনি নিয়ে আসছেন সাথে করে তার অফিসের পাশের রুমে তিনি স্টোর রুমে এগুলাকে রেখে দিয়েছিলেন এরপরে সেই রুমে থাকা অবস্থায় এটা বিস্ফোরিত হয় এখন ঘটনাটা কি হইতো যে এটা তিনি অফিসের মধ্যে আয়না রাখছেন চেয়ারে খুলবেন ধাপস করা হইলো তবে এই ঘটনায় কিন্তু দুজন ব্যক্তি আহত হয়েছে গত এগারো এবং বারো ডিসেম্বরে ইউক্রেন সফরে গিয়েছিলেন এই পুলিশ প্রধান সেখানে তিনি ইউক্রেনের পুলিশ প্রধান এবং জরুরি সেবা পরিচালনাকারী সংস্থাগুলোর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তো আসার সময় তাকে তারাই সেই উপহারগুলো দিয়েছিল আর সেই উপহারের একটাই বিস্ফোরিত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইউক্রেনের কোনো এক বাহিনীর প্রধানের কাছ থেকে এই উপহারটি গ্রহণ করেছিলেন এই পুলিশ প্রধান এখন এই ঘটনার পরে ইউক্রেনের বিপক্ষে আবার পুলিশদের একটা মানে পোল্যান্ডের একটা গুসা বা রাগের বহিঃপ্রকাশও ঘটেছে এই উপহারটা কে দিয়েছে এখন বিভিন্ন বাহিনীর প্রধান যখন ওইখানে সাক্ষাৎ করছে তো পোল্যান্ড সরকার এখন জানতে চাচ্ছে যে এই উপহারটা কে দিছে আর উপহারের প্যাকেটের ভিতরে কি ছিল এবং কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল সেটির কারণ জানতে চাওয়া হয়েছে ইউক্রেনের কাছে বিস্ফোরণের ব্যাপারে তথ্য জানতে ইউক্রেনের পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তবে সংবাদ মাধ্যমটির কাছে এই বিষয়ে কোনো মন্তব্যই করে নাই আপনার ইউক্রেনের পুলিশ বাহিনী এখন এমনও হইতে পারে যে ধরেন সেই বক্সের মধ্যে এমন কিছু ছিল বিস্ফোরিত হইতে পারে দ্রব্য কি হইতে পারে এটা নিয়ে পুলিশরা মানে পোল্যান্ড তারা গবেষণা করছে তবে ইউক্রেনের গোয়েন্দা মন্ত্রণালয় বলছে যে এইখানে এটা ট্রান্সপোর্টেশনের মধ্যেই বা এই প্যাকেটটা পরিবর্তন হয়েছে এমন কিছু ঘটনা হইতে পারে কারণ তাদের পক্ষ থেকে যেই গিফট দেওয়া হচ্ছে সেগুলা বিস্ফোরিত হবার কোনো কারণই নাই তো কারণ যদি না থাকে ইউক্রেনের দাবি যে এখানে কোনো একটা তৃতীয় পক্ষ তারা এই কাহিনীটা করছে কারণ পুলিশ প্রধান তো এটা পকেটে কইরা বা হাতে করে নিয়ে যাচ্ছিল না রিসিভ করছেন এরপরে সেটা প্রসেসিং হইয়া প্লেনে উঠা আপনার সেইখানে গিয়ে পৌঁছাইছে এই প্রসেসিংয়ের ভেতরেই কেউ না কেউ এই খেলাটা খেলছে আর এটাতে রুশরা জড়িত বা রাশিয়ান গোয়েন্দারা অথবা পুতিনের ওয়াগনার গ্রুপ জড়িত বলেই ইউক্রেন গোয়েন্দা বাহিনীর বক্তব্য পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে পুলিশ প্রধান জার্সলো সিমশ্যাসকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখা হয়েছে এই ঘটনায় একজন কর্মকর্তা আহত হয়েছেন তবে তাকে হাসপাতালে নিতে হয়নি আর এই বিষয়টার পরেই মোটামুটি এখন এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে তো ভবিষ্যতে যারা ইউক্রেন থেকে গিফট আনবে সাবধানে আনা উচিত কারণ পুতিন কাকু সব দেখে কোন বাক্সে ঘি আছে চেঞ্জ হয়ে যেতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম